আসসালামু আলাইকুম আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি আনিকা তাসনিম বন্যাসহ নানা কারণে পিছিয়ে যাওয়া দু সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাশের হার পঁচাশি দশমিক নয় পাঁচ শতাংশ এর মধ্য দিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় বসা বারো লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হল আজ বুধবার বেলা সাড়ে বারোটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসির ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দীপুমণি এর আগে এইচএসসির ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেন শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানরা এবছর দুই হাজার ছয়শো উনপঞ্চাশটি কেন্দ্র ও নয় হাজার একশো একাশিটি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিকে কক্সবাজার জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাতশো জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে পাশের হার চুয়াত্তর দশমিক নয় দুই শতাংশ জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এ তথ্য পাওয়া গেছে দু সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থী ছিল এগারো হাজার চারশত চুয়ান্ন জন এর মধ্যে পাশ করেছে আট হাজার তিনশো চুয়ান্ন জন ফলাফলে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা জেলায় ছেলেদের পাশের হার বাহাত্তর দশমিক তিন চার শতাংশ আর মেয়েদের পাশের হার সাতাত্তর দশমিক শূন্য সাত শতাংশ ছেলেদের মধ্যে দুইশো পঞ্চান্ন জন আর মেয়েদের মধ্যে চারশত পঞ্চান্ন জন জিপিএ ফাইভ পেয়েছে পবিত্র রমজান মাসকে সামনে রেখে টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে আদার পাশাপাশি রসুন আসা শুরু হয়েছে গতকাল সীমান্ত বাণিজ্যের এক ব্যবসা প্রতিষ্ঠানের পঞ্চাশ মেট্রিক টন রসুন বোঝায় একটি কার্গো বোট স্থলবন্দরে এসে পৌঁছেছে আরও দুইটি রসুন বোঝায় বোট মিয়ানমার হয়ে বাংলাদেশে আসার পথে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা বন্দরের কাস্টমস রাজস্ব কর্মকর্তা লুৎফুল হক জানিয়েছেন রমজানে ভোগ্যপণ্য আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে এতে প্রচুর রাজস্ব পাবে সরকার উখিয়া নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন Nurul Islam Chowdhury technical BM school and কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া সুশাসনের জন্য নাগরিক সুজনের উখিয়া সভাপতি নূর মোহাম্মদ শিকদার সহ সংশ্লিষ্টরা সভায় বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের নেতৃত্বে পূর্ব বড় ভেওলায় এই অভিযান পরিচালনা করা হয় এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস ও একটি ট্রাক জব্দ করা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল রামু উপজেলার দরিয়ানগর পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হিমেল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন স্থানীয়দের কাছ থেকে যুবকের মরদেহ ভেসে আসার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয় তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই পরনে জিন্স প্যান্ট ও জ্যাকেট ছিল নিহতের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্স কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা সাতাশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ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 নটা বেজে পঁচিশ মিনিটে